দুনিয়ার মানুষের প্রেমে পাগল হইয়া আল্লাহকে ভুলে গেল সময় মতো পাঁচ অক্ত নামাজটা পড়লা না নবীর তরিকায় চললা না তোমার মতো নেমো খারাপ আল্লাহর জমিনে কেউ হতে পারে না